ওকে আমাদের সাথে যুক্ত আছে এখন নাজবুল পপর টাঙ্গাইল থেকে তার হয়েছে মূলত তার আজকে দুইটা অর্ডার একসাথে পড়ছে দেখা প্রথম অর্ডারটা ছিল একশো বিশ ডলারের এবং দ্বিতীয় অর্ডারটা হচ্ছে এই মাত্র অর্ডারটা আমরা লাইভে এসে নিয়ে নিলাম তার কাছ থেকে মানে বাইরের কাছ থেকে যে কিভাবে মানে তিনি একটু ভয় পাইতেছিল সেই জন্য আমরা অর্ডারটা একটু আমরা নিজেরাই কথা বলে অর্ডারটা নিয়ে দিলাম তো প্রথমরা মানে প্রথম যারা ফ্রিলান্সিং করতে আছে বা আমাদের কাছে কোর্স করতেছে দেখা যায় তাদের সমস্যা হচ্ছে যে তারা বাইরের এস এম এস করলে দেন ভয় পাচ্ছে ভয় পাওয়া তো যাবে না এখানে কারণ এখান থেকে আসছি মূলত আমরা অভিজ্ঞতা অর্জন করতে ভয় পাওয়ার কোনো দরকার নেই অবশ্য ভয় পেলে যেটা করে আমাদের সমানে ফোন করে আসলে আমাদের স্টুডেন্টের দেখা যাচ্ছে মানে চাপ হয়ে যাচ্ছে মানে সবাই এই ছোট ছোট বিষয়ের জন্য দেখা যায় ফোন করতেছে ডাইরেক্ট ভাই আমি আমার তো বাইরের অর্ডার করে ফেলছে তা আমি কি করব মানে একটু হ্যাংজ্যাং লেগেছে তো আমরা যেটা দেখবো নাজবুলের আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে মানে নতুনরা একদম নতুনরা কিভাবে তারা বাইরের সাথে ছোটখাটো ভাবে মানে কনভারসেশন যেন করতে পারে ভয় পাওয়ার কোনো দরকার নাই বাইরেরা তো আপনাদেরকে মনে করেন মারতে আসবে না ঠিক আছে হয়তো কথা বলতে হবে যখনই কোনো বাইরে আসুক না কেন ভয় পাওয়ার কোনো দরকার নাই যখনই কোনো বাইরে আসবে আপনি যাই কিছু বুঝতে পারেন না কেন আপনি একটা হ্যালো হাওয়ার ইউ এসএমএসটা মানে ওয়েলকাম এসএমএসটা যেন করতে পারেন করলে যেটা হবে বাইরে একটু আসতে হলো যদি ক্রিটিক্যাল কোনো বিষয় থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে ডাইরেক্ট ফোন করতে পারেন একটা বাইরে এসএমএস করলো আপনি অমনাই ফোন শুরু করলো আপনি দুই একটা লাইন বলেন বলার পরে আমাদেরকে বলেন তো সেই জন্য আমরা যেটা করছি আজকে ক্লাসে নাজমুলের ক্লাসে মূলত নাজমুলের কাজটাও দেখাবো দেন কি কি কনভারসেশন হয়েছে তার সাথে সেটা কিন্তু আমরা দেখব তো নাজমুল স্ক্রিন শেয়ার করো ফোনটা ডাবল যায় না এখন এখন ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে আপনি আমাকে মাউস দিচ্ছেন ওকে বাইরে মনে হয় এটা আমরা ইয়ের জন্য পাঠাইছিলাম তো ইনভাইট ড্র ওকে বাইরে আমাদেরকে ইনভাইট করছে ওকে আমরা এসেন্সটা দিয়ে ফেলি এটা হচ্ছে বিউ রিপ্লাই ওকে এটা না আমরা একটু ব্যাক করি এটা মেবি হ্যাঁ ইনভাইট করে ফেলছে ওকে এটা আমরা অ্যাকসেপ্ট করে দিই যত আমরা তাদের ইউটিউব চ্যানেলে ম্যানেজার হয়ে যেতে পারি আর কি তো এটা আমি করে ফেললাম অ্যাকসেপ্ট এটা আমরা ইউটিউবের ম্যানেজার হয়ে গেলাম ওকে ম্যানেজ আমরা এখান থেকে চাইলে তার ইউটিউব চ্যানেলটা আমরা ম্যানেজ করে নিতে পারবো আপনার পাসওয়ার্ডটা এখানে দেন তো এটা ওকে হয়ে গেছে পাসওয়ার্ডটা আবার দেন শীতল হওয়ার পাসওয়ার্ড দেখেন তো হচ্ছে হয়েছে মনে হয় ওকে আমি নেক্সট করে ফেলি ওকে আপনার ফোনে একটা ইয়ে চলে গেছে তিরিশটা সিলেক্ট করবেন ওইখানে ইয়েস আসবে ইয়েস আসার পরে আপনি এখানে তিরিশ মানে থার্টিনটা সিলেক্ট করে দিবেন হয়ে যাবে verify code no don't allow আর লেখা আছে ইয়েস আই এম ইটস হ্যাঁ ইয়েস আই এম লেখো তিরিশ না হুম হুম হুম হয়ে গেছে ওকে আমরা একটু আবার ম্যানেজ এর মধ্যে ক্লিক করি হ্যাঁ হয়ে গেছে ওনার ম্যানেজার ওকে হয়ে গেছে ডান আমাদের কাজটা প্রথম স্টেপ শেষ তো আমরা এবার ওকে বাইরকে একটা আশ্বস্ত করি যে হ্যাঁ okay thank you thank you so much thank you so much দিয়ে দিলাম দিয়ে এবার টান ডান দিয়ে দিই তো ডান তো আমাদের প্রথম এটা হচ্ছে একশো ডলার আর এই মাত্র একটা অর্ডার বললো সেটা হচ্ছে চল্লিশ ডলারের তো আপনি এর আগে কি কোনো অর্ডার মানে কাজ করছিলেন হ্যাঁ আগে কাজ করছিলাম হুম হ্যাঁ এর আগে কাজ করছিলাম ওকে আমরা অর্ডার গুলো দেখি এর আগে তিনটা রিভিউ আছে এখানে দেখা যাচ্ছে মোটামুটি তিনটা কাজ কমপ্লিট করে ফেলছেন এখন আবার আপনার দুইটা কাজ রানিং আছে আল্লাহ তো যাই হোক আমরা এবার বাইরের কনভারসেশন গুলো দেখি এটা হলো বাইরের একশো বিশ ডলারেরটাই দেখি এটা হচ্ছে অর্ডার পেস ওকে আমরা একটু কনভারসেশন গুলো দেখি তো এটা আপনার তো অনেক কথা হয়েছে বাইরের সাথে এই অর্ডারটি কি অটোমেটিকলি না hi we just create the YouTube channel with the relax motivation music have that video বিশটা প্লাস মানে ভিডিও আছে ওয়ান আওয়ার্স করে ভিডিওর মিনিট ভিউস ওকে ভালো কথা দি আর not still not it monetize okay তার চ্যানেলটা বর্তমানে মনিটাইজেশন করা নাই সেই জন্য আপনাকে যেটা করতে হবে চার কে ওয়াচ টাইম দিতে হবে ওয়ান কে সাবস্ক্রাইবার দিয়ে মনিটাইজেশন করে দিতে হবে এটা তিনি বলে আপনাকে ডাইরেক্টলি অর্ডার করে চলে গেছে তো লেখছেন of course I can see do this মানে অবশ্যই আমি দেখেছি মানে আমি করব ওকে আমি করব please give me the link your channel বলে ওকে হট দ্য রেগুলার এটা কি লেখছে third out the complete task thank you okay তারপরে আমরা যে লিখলাম ওয়েলকাম তারপরে ওর এটা লেখছে এটা আমরা বাংলা করে দেখি তো হ্যাঁ চ্যানেলে এখনো ভিডিও প্রকাশ করিনি এবং সব ব্যক্তিগত হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, মানে প্রাইভেট আছে ভিডিও তা পরীক্ষা করার জন্য আমি আপনাকে দর্শকের অ্যাক্সেস দিতে পারি আপনি নগদরণ করার সময় আপনি ভিডিও প্রকাশ করতে পারেন আমরা কি আপনার ইমেল পেতে পারি মানে বায়ার বলছে যে আপনি যদি এই ভিডিওগুলো যদি মনিটাইজেশন করতে চান তখন এখন ভিডিওগুলো সব প্রাইভেট বা পাবলিক অবস্থায় নাই তো আপনি চাইলে এটা ভিডিও মনিটাইজেশন করার সময় এটা পাবলিশ করে নিতে পারবেন তো এটা আমরা বুঝতে পারলাম তখন ও ভিডিওর লিস্টগুলো আপনাকে দিয়ে দিছে স্ক্রিনশট হিসেবে আমরা স্ক্রিনশটটা একটু দেখতে পারি হ্যাঁ এটা হচ্ছে তার ভিডিওর স্ক্রিনশট তখন সবগুলো প্রাইভেট করে দিলাম okay please give me the your link screenshot দিছে ওইখানে তো ছিল আপনার লিংক দেওয়ার তো দরকার ছিল না ওকে হিয়ার ইজ গো ওকে আপনি লিংকটা দিয়ে দিছেন তার ইউটিউবে আমরা এটা দেখব না কারণ মানুষ অনেক ই হয় তো sorry hot you mean by YouTube channel okay ও বুঝতেছে না I mean how can I help you তো এখানে আবার এটা লেখছেন কেন আমি কিভাবে সাহায্য করতে ও তো সব বলে দিছে you did not publish video on your YouTube channel আপনি কি আপনার ভিডিও ওনার চ্যানেলে মানে যেগুলো ভিডিও ছিল ওগুলো সব আনপাবলিশ ছিল মানে হ্যাঁ। প্রাইভেট করা ছিল এই কারণে আমি বলছি যে আপনার চ্যানেল ভিডিওগুলো তো প্রাইভেট করা আছে সেগুলোকে পাবলিশ করেন তারপরে কাজ করা যাবে তাছাড়া তো কাজ করা যাবে ওকে যাই হোক বুঝাইছি আর কি তো এবার যেটা হয়েছে you can publish the video now so we like the monetized channel okay ভালো কথা তো আমরা লিখছি must you must have at the least ten video মানে অবশ্যই আমার আপনার ইউটিউব চ্যানেলে দশটা ভিডিও থাকতে হবে এটাই হ্যাঁ। লিখছেন তাই না মনিটাইজেশন করার জন্য okay do you understand me তুমি কি আমার কথা বুঝতে পেরেছো ওকে বলতেছে ইয়েস আই এম অলরেডি মানে <laughs> ওর অলরেডি সাতাশটা ভিডিও অ্যাভেলেবল আছে I just have the publish them we can publish তুমি কি পাবলিশ করতে পারো কালকের মধ্যে বাস্কের ভিতরে today okay tomorrow promote for monetization ও বলতেছে আমার ভিডিও ভিডিওগুলো প্রচার করতে হবে মনিটাইজেশনও করে দিতে হবে ওকে আমরা এটা করে দিব সমস্যা নাই uh, you can work your project you published will video tomorrow so you can start তো সমস্যা নাই ভিডিওগুলো পাবলিশ হয়ে যাবে আপনি এখন কাজটা শুরু করতে পারেন okay you might just watch the video we do not have the okay একটু আমরা দেখি আমি শুধু আপনার ভিডিও দেখতে পারেন আমরা এটি দেখিনি লিঙ্কে গিয়েছিলাম কিন্তু ভিডিও দেখিনি তার মানে আপনি বুঝতেই পারেন নাই যে ও বলছে যে ওর ভিডিওগুলো পাবলিশ করে নাই সেই জন্য আপনি ওর লিঙ্কে যায় কোনো ভিডিও পান নাই ওকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো বলতেছি yes I is that correct তুমি ঠিক আছো we just start channel the finished at video making making pub uh, public like say today tomorrow okay বলতেছ আমি কালকে পাবলিশ করবো ওকে before you do publish আগে তুমি পাবলিশ করো okay hi <coughs> uh, the video আর ইওর পাবলিশ বলতেছে এটা নেক্সট এর দিন মানে পরের দিন বলতেছে ভিডিওটা পাবলিশ করে ফেলছি প্রমোট ফর দ্য মনিটাইজেশনের জন্য ওকে তুমি এটা মনিটাইজেশন করতে পারো এটা বলতেছে আর কি বলতেছে ভিডিও লিঙ্ক দিছে yes I need your channel access okay তখন তুমি বলতেছো তোমার চ্যানেলের আমার অ্যাক্সেস দরকার নইলে আমি এই কাজটা আসলে করতে পারবো না কারণ আমরা জানি যে আমরা স্টুডেন্টদেরকে যেভাবে বলি যে প্রথমে তার চ্যানেলের লিঙ্কটা নিতে হবে দেন চ্যানেলটাকে পর্যালোচনা করতে হবে যে চ্যানেলের ভিডিও আছে কিনা ভিডিওগুলো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যাবে কিনা সেগুলো দিয়ে দেখে তারপরে কিন্তু আমরা কাজটা নেই কিন্তু এই বায়ারটা যেটা করছে তিনি প্রথমেই অর্ডার করে চলে গেছে আমাদের প্যাকেজটা হয়তো অনেক সুন্দর হয়েছে বিদায় কিন্তু আমাদেরকে ডাইরেক্টলি এইভাবে অর্ডার করে চলে গেছে তো যাই হোক এটা অর্ডার হয়ে গেছে এটা হচ্ছে প্রথম অর্ডার আর এটা আজকে হলো কিছুক্ষণ আগে আগে আমি চ্যাট করলাম এটার সাথে তার আগেও ওর সাথে অনেকদিন আগে মনে হয় কথা হয়েছিল ওকে দেখি একটু আমরা হ্যালো হ্যাঁ হ্যাঁ এটা অনেকদিন আগে কথা হয়েছিল দেখেন এখানে ডেট দেওয়া আছে ওকে ওকে এটা জুনের এগারো তারিখে কথা হয়েছিল জানুয়ারি এগারো তারিখ ওকে ওইটাও গিগ থেকে আসছিল তার মানে আপনার এই গিগটা অস্থির একটা গিগ হয়েছে ঠিক আছে সেই জন্য আপনার গুলো এই গিকের ভিতরে আসতেছে তো প্রথমে তিনি চাইছিল তিন কে অস্ট টাইম ওকে আর ইউ দিয়ার ওকে হাউ টু সে আপনি ষাট ডলার চাইছিলেন ইন হাউ মেনি ডেস কয়েকদিনের মধ্যে করে দিতে পারবে how many days you want to take তুমি কত দিনে চাও অবলতা তিন থেকে পাঁচ দিনে চাই তুমি কি পারবে এরকম কি দিছে ঠিক আছে তো it's may take one day two day okay এক বা দুই দিনে সময় লাগতে পারে তুমি বলছো আমি একদিনে বা দুই দিনে করে দিব okay you can send me গিক আপনাকে তো প্রথমেই লিঙ্কটা <laughs> পাঠাতে বলছিল গিকের লিঙ্কটা ওকে এটা আজকে বলছে আই নিড হ্যাঁ বলো এটা আজকে আজকে এটা আজকে ও এটা আজকে তার মানে সেদিন এসএমএস করে রাখে চলে গেছিল মনে হয় ওকে তো আজকে আচ্ছা। আবার দেখতেছি চল্লিশ ডলারে রাজি হয়ে গেছি আমরা ওকে আমাদেরকে অর্ডার করে চলে গেছে তো যাই হোক দুইটা অর্ডার চলতেছে এখন এখন আপনার অনুভূতিটা বলেন বলতে ভালো লাগতেছে অনেকদিন পর কাজ পেলাম যাই হোক এর আগে ছিল মানে আমার গিগুলো সব ব্যাংকে ছিল বাট কাজ পাচ্ছিলাম না কি কারণে কারণ আমরা জানি ডিসেম্বর মাসটা কিন্তু পুরোটাই আমাদের সমস্যা ছিল সবার ক্ষেত্রেই কারণ ডিসেম্বর মাসে কিসমাত চলো ওদের কাজটা একটু কম থাকে এখন শুরু হয়ে গেছে এখন মনে করেন আপনি এই কাজগুলো আবার একটু চার্জ হিসেবে করেন কিছু প্রমোশন করেন আপনার নিজের জন্য এই যে শুরু হয়ে গেছে মনে করেন কন্টিনিউ চলবে এরকম হতে পারে কালকেও আপনি অর্ডার পেয়ে গেলেন অথবা এই দুইটা রিভিউ দিকে কিন্তু আপনার আবার বাইরে আসবে ঠিক আছে হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন হ্যাঁ, হ্যাঁ। তো প্রথমে তো তিনটা কাজ করছিলেনই এখন আরো দুইটা পাইলেন পাঁচটা রিভিউ তো যাবে এখানে খেলা হচ্ছে তিনটা ওটা অন্য গিকে এই গিকে না এই গিকের উপরে নিছিলেন না সেটা ওই যে আপনার ফেসবুক প্রমোশনের উপর নিছিলাম এটা তো ইউটিউবে এই গিগটা কি র্যাঙ্কিং এ আছে হ্যাঁ এটা র্যাঙ্কিং এ আছে ওকে তো তাহলে এটার উপর একটু জোর দেন আর প্রথম কাজ আপনি কত দিনের মধ্যে পাইছিলেন প্রথম কাজ তো আমি মানে এক মাস দেড় মাসের মাথায় পেয়েছিলাম মানে আমার কাজ চলা মানে কাজ শেখাকালীনই পেয়েছিলাম ওকে ঠিক আছে তাহলে আপনি এই কাজটা পেলেন আবার এক মাস পর না হ্যাঁ ওরকমই ওকে ঠিক আছে তাহলে ঠিক আছে আপনি ভালোভাবে কাজ করেন শুভকামনা রইল আর একটু আপনি আপনার আচ্ছা। কাজ করার মানে স্পিডটা বাড়িয়ে দেন তাহলে আর একটু বেশি কাজ পাবেন এই মাসটা আমরা বলছি জানুয়ারি থেকে পুরো ছয় মাস কালে শুধু কাজ করবেন আর কোনো টেনশন নাই ইনশাল্লাহ ওকে ঠিক আছে তাহলে আমি আপনাকে স্টপ করে দিই হ্যাঁ ওকে